সবারই একটি বৃত্ত আছে আমারও আছে যাদেরকে ভালোবাসি তারা বৃত্তের ভেতরে যাদেরকে ভালোবাসি না তারা বৃত্তের বাহিরে কারণে অকারণে কিংবা জীবনের সংঘাতে বৃত্তের ভিতর থেকে কেউ কেউ বাহিরে বেরিয়ে যায় বাহির থেকে কেউ কেউ ভিতরে প্রবেশ করে আপন পর হয় আবার পরন আপন হয়ে যায় বৃত্তের ভেতরে মানুষ কম বৃত্তের বাইরে গোটা পৃথিবী বৃত্তের বাইরেও বৃত্ত থাকে বৃত্তের ভিতরেও বৃত্ত থাকে এক একজনের সঙ্গে এক এক রকম সম্পর্ক নিজের সন্তানকেও ভালোবাসি অনেক সন্তানকেও ভালোবাসি দুইজনই বৃত্তের ভেতরে কিন্তু ভালোবাসার মধ্যে পার্থক্য বিস্তর নিজের সন্তানদের মধ্যেও পার্থক্য আছে কারোর উপর আস্থা রাখি কারোর উপর বিশ্বাস কারোর উপর আস্থাও নেই বিশ্বাসও নেই কেউ কেউ বৃত্তটিকে দিন দিন ছোট করতে থাকে স্ত্রী সন্তান ছাড়া কাউকে বৃত্তে প্রবেশ করতে দেয় না ফলে কি হয় একদিন আদরের স্ত্রী সেনের সন্তান বৃত্ত থেকে বেরিয়ে যায় বৃত্তটি তখন পরিণত হয় আস্থা করে ফেলাডেলফিয়া থেকে টেলিফোনে পুত্র বিক্রি করে দেয় পিতার কবরটিও দোষ শুধু পুত্রের নয় দোষ সে পিতার যে পুত্রকে লক্ষ টাকার খেলনা কিনে দিয়েছে কিন্তু কত শিশুর দিকে ফিরেও তাকায় কেউ কেউ বৃত্তটিকে বড় করার প্রচেষ্টা করে সারা জীবন তবু অনেকে থেকে যা বৃত্তের বাইরে এমন অনেক মানুষ থেকে যা যাদেরকে কোনোদিনই আমন্ত্রণ জানাতে পারে না ওরা কিছু মানুষের জন্য দরজা বন্ধ করে দেই চিরদিনের জন্য যার মনুষ্যত্ব যত বিকশিত হয় তার বৃত্তটি তত বড় হয় মানুষ হিসাবে আমাদের কর্তব্য হলো মৃত্যুটির পরিধি সম্প্রসারণ করা যতক্ষণ পর্যন্ত একজন মানুষও বৃত্তের বাইরে থাকবে প্রেম পূর্ণ হয়নি যতক্ষণ পর্যন্ত একটি বিন্দু বৃত্তের বাইরে থাকবে নিজেকে জানা সম্পূর্ণ হয়নি বৃত্তটি বড় হতে হতে যখন উদা হয়ে যাবে তখন উপলব্ধিতে আসবে অনন্ত প্রেম কারণ অনন্ত প্রেমে শুধু প্রেমই আছে পাত্রপাত্রী নাই অনন্ত প্রেমে বাস বিচার নেই হিন্দু মুসলমান নেই নিয়মকানুন বিধিবিধান সীমাবদ্ধতা নেই বৃত্তের বাইরে কেউ নেই বৃত্তের ভিতরেও কেউ নেই বৃত্তই নেই বাস্তবে বৃত্ত ছিলই না কোনোদিন ছিল শুধু মাহ মায়া এই উপলব্ধি হল অনন্ত প্রেম এই অনন্ত প্রেমই তোমাকে দিলাম প্রথমে বৃত্তের ভিতরে প্রবেশ করো সকাল তুমি আমি একসঙ্গে বৃত্ত ভাঙ্গার উৎসব করি thank you thank you very much for watching my all videos please subscribe me If you like my videos, please like, share and comment below.